শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী তাই শুনে মনে মনে তাই শুনে মনে মনে হয়েছে তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে চুপি চুপি কার ছবি চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে বলবো তোমার আজকে আমি স্বপ্ন তুমি স্বপ্ন আজ আমার চোখেতে ও স্বপ্ন তুমি স্বপ্ন আজ আমার চোখেতে বলো তুমি কবে আমি কবে আমি পারব তোমায় একটু ছুতে এ ছবি চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমের take